করে দিলাম এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রেন্স এখানে আছে গ্রাউন্ড ফ্লোরে দশটা গাড়ি পার্কিং আছে এখানে there is a mobile staircase which will be shown why, how it is used in the first floor. We go to level 1 which is the first floor. Level 1 দেখাচ্ছে this is the staircase going to a small meeting room or uh, entertainment room or recreation room. Uh, hardly it will accommodate uh, 10 people and this has got the concert or serving area at a, a passage to a bathroom and the cantilever should be put to sustain the uh, passage of 6 feet wide and the bathroom 6 feet by 4 feet or 6 feet by 6 feet whatever it is and this side is an apartment now but it should be used, used for as a common space for the children's playing of the apartment complex আর এখানে একটা জিম হতে পারে এখানে যেখানে এটা রিডিং রুম হতে পারে আর দুটো টেবিল টেনিস টেবিল রাখা যাবে for younger generation to play around if they, know, they do not have any outings to go somewhere else. Second, third floor থেকে actual <coughs> the two units of apartment starts. Each are three bedroom, about 1080 or 1100 square feet. This is kitchen, this area, this main bedroom with a 5 by 7 feet bathroom which can accommodate a bathtub. এটা সম্ভবত এই ছোটো জায়গাটা আট ফিট হবে আর বাকিটা হবে সম্ভবত বারো ফিট বা এগারো ফিট টোটাল এটা another bedroom and it has got a bathroom with an extension 2 feet onto the staircase staircase সাধারণত আট ফিট ওয়াইড হয় সো টু ফিট নিয়ে গেলে আর এখান থেকে টু ফিট নিয়ে গেলে ফোর ফিট খালি থাকবে এনাফ উইন্ডো অ্যান্ড এয়ার আলো বাতাস আসার জন্য ডাইনিং স্পেস এখানে এখানে একটা family area this family area is outlet to a slight choto veranda which is made wider with the entrance exit entrance অথবা the outlet of the kitchen কিচেনে অনেকে বাইরে একটু ধোয়া মাজা করতে চায় এটা ইউজ হবে এবং বারান্দার কাজ হবে এটা এর বারান্দা কম রাজুকের স্পেস রাখতে গিয়ে বারান্দা কমে গেছে বারান্দাটা কাভার করবে এই ওয়াইড উইন্ডোজ আট ফিট হাইটের এটা দিতে হবে এছাড়া বারান্দার স্পর্শ বা ছোঁয়া আসবে না আর সানসেট যেগুলো হবে দেড় feet by about ten feet এখানে এই সানশেডের মধ্যে আউটসাইড এয়ার কন্ডিশন ইউনিট থাকবে আর ওপেনিং থাকবে from the large windows and tops and grass আর are plantation এই এটা ড্রয়িং রুমের প্রত্যেক তালায় আছে এবং মেইন বেডরুমের উপরে প্রত্যেক তালায় আছে মেইন বেডরুমটা হলো এই কর্নারে অন দি আদার সাইড এই এইখানে যে মেইন বেডরুমের সঙ্গে যে বাথরুমটা আছে এটার আউটলেট এখানে আছে সো এটা যদি বাতাস টাতাস খেতে হয় দরজা দিয়ে হতে পারে এই ছোট একটা আউটলেটের সামনে পাঁচ ফিট বাই তিন ফিট একটা জায়গা হবে এখানে একটা এয়ার কন্ডিশনার বসানো যাবে এবং এটা আউটলেট হবে স্লাইট বারান্দা but not to be used as sitting arrangement all that এখানে বসা যাবে না এই সাইড বারান্দা কাপড় শুকানো যাবে সব টিসব আর কি এই জিনিসটাই কন্টিনিউ করছে কন্টিনিউ করছে the front end this is the security room to change have instruction these are the left left the glass হবে uh, a portion outside portion glass and the uh, sliding doors will be of glass inside and frames metal সাধারণত হয় কি যারা লিফটে আটকে যান ইলেকট্রিসিটি না থাকার কারণে তারা একটু ভয় পেয়ে যান যদি কোনো আলো টালো না থাকে আমাদের দেশে ইলেকট্রিসিটি তো রিলায়েবল না হয় সুতরাং এটার থেকে রেহাই পেতে বা এটার থেকে মুক্তি দেওয়ার জন্য গ্লাস ডোর এবং গ্লাস যেটা লেফট ক্যাবিনেট হবে ওটা এক সাইড একটা গ্লাস হবে সুতরাং সবসময় আলো থাকবে থার্ড ফোর্থ ফ্লোর একই কন্টিনিউ করে এই থার্ড ফ্লোর চলে আসলো তো I'll go to fifth floor far এরিয়াতে প্রায় সিক্স ফ্লোর মানে সেভেন ফ্লোর পর্যন্ত অ্যালাউড তো টপ ফ্লোরে এক সাইডে শুধু অ্যাপার্টমেন্ট আছে সেটা ড্র হলে এখানে একটু ভিডিওতে সময় লাগছে আসার জন্য এই এটা একটু ছোটো করে দেখাই এখানে ছোটো করে দেখাই ছোটোতে সময় নিচ্ছে অনেক ভিডিও যেহেতু অনেক তালা হয়ে গেছে এই জিনিসটা এখানে রাখার জন্য সুপারিশ করব কারণ অ্যাপার্টমেন্টে থাকলে সাধারণত থাউজেন্ড ইলেভেন হান্ড্রেড সিক্সটিতে বিশ ত্রিশ জন মেহমান ডাকা হলে অ্যাপার্টমেন্টের মতো জায়গা হবে না এখানে ওপেন স্পেসে তারা এই কাজটা করতে পারে ছোটো একটা রুম থাকতে পারে কিচেন অ্যান্ড বাথরুম দেখেন সার্ভ হিয়ার পার্টিচার হলে আর পাঁচ দশজন হলে নিচের যেটা ফার্স্ট করে একটা এন্টারটেনমেন্ট বা মিটিং রুম আছে ওখানে কাজ করতে পারেন অথবা যেটা স্পোর্টস রুম হবে ইয়াংস্টার জন্য ওটা যদি সবাই অ্যাগ্রি করে ওখানে করতে পারে এখানেই শেষ করছি আমি এখানে শেষ করছি এই ওকে